রঙের খেলা খেলছ দয়াল রে তুমি কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদে নাই কাউরে দিলা কোটি টাকায় একটা সন্তান নাই কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদে নাই কাউর দিলা কোটি টাকা একটা সন্তান নাই টাকা করি ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মারার পরে কান্দে করে কবরে নামাবে কে তার রঙের খেলা খেল দয়াল রে না প্রতিবন্ধী দুইটা চোখ নাই হাত পা তুমি সব কিছু দিলা কারো মুখের ভাষা নাই হাকিম ঘইয়া হুকুম করা পুলিশ হইয়া দাঁড়া সর্ব হইয়া দংশন করে পূজা হইয়া ধার রে খেলা খেলাইলা দয়াল রে তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের দিলখানায় আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায় নদীর এপার বাঙ্গ ওই পার গল কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলা রঙের খেলা খেলস দয়াল রে কারো কলি যায় আগুন দিলা মা বাবা কাইরা নিয়া ওরে কাউরে করলা চির দুঃখী মনটা লাল বানায়া কাউরে তুমি কান্দা দয়াল মনের মানুষ কাইরা নিয়া কাউরে অল্প বয়সে রাখলা বিধবা বানায়া রঙের খেলা খেলছ দয়াল রে দয়াল খেলা চমৎকার না পাকে মানুষ বানাইয়া মিলাইছ বাজার রঙের খেলা খেস দয়াল রে